বৌমা করে আনবেন অথবা যাকে আপনি স্ত্রী করে নিয়ে আসবেন সাবধান এমন বউ নিয়ে আসবেন না এমন বৌমা নিয়ে আসবেন না যে বৌমা বাসর রাতে আপনার কাছে রিমোট চাইবে স্টার জলসা দেখার জন্য কথা বলেন ঠিক কিনা ওই রকম বৌমা করে নিয়ে আসবেন ওই রকম স্ত্রী করে নিয়ে আসবেন যে স্ত্রী বাসর রাতে বলবে স্টার জলসার রিমোট কথা বলেন ঠিক কিনা দায়ুস জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না অনেকেই মেয়েদের ইন্টারভিউ নিতে যায় মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন করে তুমি চাইনিজ পাক করতে জানো কি না কথা বলে তুমি বিরিয়ানি পাক করতে জানো কি না তুমি কি পুডিং বানাইতে জানো কি না এটা জিজ্ঞেস কর না আয়াতুর কুরসি পারো কি না তুমি হোল্লা হোল্লা যে পারো কিনা তোমার কোনো পারো কিনা দশটা সুরা তোমার মুখস্থ আছে কিনা কথা বলেন ঠিক কিনা তোমার জীবনে তাহাজুতে নামাজ মিস হয়েছে কিনা তুমি কি আমার ঘরে আসলে যুদ্ধ পড়বা কিনা নবীর প্রতি তোর শরীফ পড়া কিনা আসার পরে এক সময় এগুলো জিজ্ঞাসা করে না কথা বলেন অনেকেই ছেলে মেয়েদেরকে ভর্তি করতে নিয়ে যায় স্কুল কলেজে মাদ্রাসায় এটা জিজ্ঞেস করে না লেখাপড়া ভালো কিনা জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে কিনা খাবার দাবার কেমন প্রথমে জিজ্ঞেস করে মাদ্রাসাই হুজুর খাবার দাবার কেমন মনে হয় খাইতে ভর্তি করে দিতেছে খাওয়ার জন্য তো বাড়ি লেখাপড়ার জন্য মাদ্রাসা প্রথমে জিজ্ঞেস করে কি খাবার দাবার কেমন থাকা কেমন কত টাকা খরচ হবে কিন্তু এটা কথা জিজ্ঞেস করে না হুজুর আমি যে মাদ্রাসায় ছেলেটাকে পড়াবো আপনাদের মাদ্রাসা আওয়াবিন পড়া হয় কিনা তাহাজ পড়ে কিনা টুপি ঠিক থাকে কিনা দাড়ি ঠিক থাকে কিনা আলমে দাড়ি নাই প্যান্ট পরা শার্ট পরা ছাত্র আলেমের আছেন এরকম ছাত্র অনেক মাদ্রাসায় পড়াশোনা করে টাইটেল পাস করে মুখে দাড়ি নাই টাইটেলের কামেলের ঠেলায় সব দাড়ি একেবারে সাফান সাফা দাড়ি নাই সুদ খায় ঘুষখোর লেবাস পোশাকের কোনো বালাই নাই নামাজও পড়ে না কিন্তু লেখার সময় মা মা মানে নাই নফি লানা মানে আমাদের জন্য তার কাছ থেকে শিখার কিছুই নাই কথা বলেন ঠিক কিনা এটা আলম নয় এটা আজাবুন আলিম কথা বলেন ঠিক কিনা এইরকম যেন না হয় আমার নবীকে প্রশ্ন করলেন আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে নবীকে প্রশ্ন করেছিলাম নবী আপনি বলবেন পৃথিবীর মধ্যে একটা চাঁদ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন আপনি বলবেন সুবান্ন বলে কি নবী উত্তর দিতে পারবে না নবীকে প্রশ্ন করলেন ওজন আপনি বলবেন আসাবে কাফের কুকুর এই কুকুরটার নাম ছিল কি কত বছর ঘুমিয়েছিল এই প্রশ্নের উত্তর আপনি দিবেন আমার নবীকে প্রশ্ন করেছিল আপনি বলবেন একটা মানুষের হার্টের প্রবলেম হলে হার্টের প্রবলেমটা সলভ করবে কেমনি হার্টের প্রবলেম হলে কারণে মেয়ে হয় কোন কারণে হিজরা জন্ম নেয় এটা আপনি বলবেন আমার নবীকে প্রশ্ন করেছিল এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়বে তা আমার পর্যন্ত সূর্যের আলো পড়বে না হয়তো তোমার কেউ এই চিঠি পাঠিয়েছিল নাজরানের বাচ্চা কথা বলেন ঠিক কিনা আমার নবী উত্তর দিতে পারবে না কি বলেন পারবে কিনা আপনাদের বিশ্বাস আছে কিনা নবী পার আপনি সালেস নবী জানে না নবীর জ্ঞান ছিল না বলেন ইন্নামা আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কথা বলেন ঠিক আমি কারো ছাত্র নই আমি সবার শিক্ষক আকবার সবার আমি শিক্ষক আমি কারো ছাত্র নবী কারো ছাত্র কারো ছাত্র নয় আমার নবী হুজুর আমাদের সন্তান হয় না প্রেসক্রিপশন দিন নবী প্রেসক্রিপশন দিলেন ডিম খাওয়ার জন্য কি খাওয়ার জন্য এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস চলে যায় নবীর কাছে আসছেন আর না পাঁচ মাস হয়ে গেল গো নবী কোনো কাজ হচ্ছে না ডিম খেয়ে খেয়ে শেষ করে দিলাম দোয়াও করছি আল্লাহর কাছে হুজুর প্রেসক্রিপশনটা পাল্টাই দেন ওষুধ পাল্টাই দেন নবী বলেন শোনো কনসেপশন পাল্টায় দেওয়া নবী না আমি যা বলি ফাইনাল বলি আমি নবী যা বলি ফাইনাল বলি আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়ার নবী কাজ হয় না সিপ্রোসিন সিপ্রোসিনে কাজ হয় না বলে যাও ব্লাড টেস্ট করো ইঞ্জেকশন দেয় আমাদের দেশের ডাক্তার সকালে একটা বিকালে একটা ওষুধ পাল্টায় তোমার রাখছে কি জানো কি লেখাপড়া করলা মেশিনে দেখে তুমি দেখে দাও মেশিন যা বলে উনি মেশিন সর্বস্ব ডাক্তার উনি মেশিন ডাক্তার কথা বলেন ঠিক কিনা আর আগের যুগের ডাক্তার কিছু লাগতো না হাত ধরে বলে দিতে এই সমস্যা যেমন ইবনে সিনা ইরানের বড় মাপের একজন পণ্ডিত ডাক্তার ইবনে সিনা ইবনে সিনা হসপিটাল আছে না চিকিৎসা বিজ্ঞানের একজন বড় মাপের পন্ডিত ইবনে সিনা পুরুষ মানুষের চিকিৎসা করতো হাত ধরে কি ধরে হাত ধর তো প্রেসক্রিপশন লিখে দিতে যাও খালাস মেয়ে মানুষের চিকিৎসা করতো কেমনে হাত ধরা তো যাবে না পর্দার আড়ালে অনেক দূরে মেয়েদেরকে রাখতেন ওইখানে সুতা বেঁধে দিত হাতে কি বেঁধে দিত সুতা তার তার বেঁধে দিত হাতে ওই তারটা উনি হাত দিয়ে ধরতেন হাত দিয়ে ধরে তার ধরে বুঝতেন যে ওইটার এই সমস্যা এই সমস্যা প্রেসক্রিপশন লিখে দিতেন সমসাময়িক কিছু ডাক্তার ডাক্তার ডাক্তারের শত্রু আলেম আলেমের শত্রু পীর পীরের শত্রু হয় না মাঝে মধ্যে কথা বলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শত্রু এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার দেখতে পারে না কথা বলেন ঠিক দাম দেবেন জোরে বলুন আর জোরে বলুন সমসাময়িক ডাক্তাররা ইবনে সিনাকে পরীক্ষা করবার জন্য চারটা প্রাণী রাখলো ছাগল কি উঠ ঘোড়া আর একটা গরু কয়টা চারটা প্রাণী রাখলো পর্দার আড়ালে পায়ের মধ্যে সুতা বেঁধে দিছে ইবনে সিনারে বলছে আপনি প্রেসক্রিপশন লেখেন ইবনে সিনা তো আর দেখে নাই কে আছে পর্দার আড়ালে উনি চারটা প্রেসক্রিপশনে চার দুগুণ আটটা ওষুধ লিখে দিছে ডাক্তার ডাক্তাররা বলছে আজকে দেখা যাবে তুমি কেমন ডাক্তার কেমন তুমি তার দিয়ে বলে দিতে পারো আজকে দেখবো তোমার খেলা আজকে তো তোমার ঠকাবো আমরা আজকে তো আর মেয়ে মানুষ রাখে না রাখছে কি গরু ছাগল ঘোড়া উঠ কয়টা প্রেসক্রিপশন খুলে দেখে যাচ্ছে এক আটটা ঘাসের নাম লিখে দিস আল্লাহ কি নাম লেখছে ডাক্তারগুলো সব অবাক হয়ে বলছে কি ডাক্তার কেমনে বুঝলো এটা গরু ছাগল ভেড়া বকরি ঘাসের নাম লিখে দিল মনে করছিলাম কোনো মানুষ হবে কিন্তু দেখি যে কি ডাক্তার অবাক করার মতো কেমনে বুঝলো তার দিয়ে ধরে বুঝে দিল যে তিনোটা চারোটা চার দিন আটটা ঘাসের যে ঘাসের নাম লাগলো কেমনে কেমনে বুঝলো চতুর্থ পর্যন্ত কয় কি লেখছেন এগুলো কয় ঘাস কয় কেন কয় এগুলো একটা মানুষ না আল্লাহ বলেন এগুলো কি না মানুষ না এগুলো কি না মানুষ না এগুলো পশু পশু মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরস্তার চেয়েও দামি হয় দলিল জিবরিল আমিন ফেরেস্তাদের প্রধান না সমস্ত ফেরেস্তাদের সৈয়দ না রসুল্লা তো বাসার মানুষ ফেরেস্তাও না জিনও না রসুল কি ফেরেস্তা জিন বাসার সাইয়েদুল বাসার সুহান বলেন সমস্ত মানুষের সেরা রসুল্লাহ যখন মেলাতে যাচ্ছিলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র Neptune Pluto galaxy Milky nova supernova Proxima Centauri Andromeda galaxy খরচ করে প্রথম আকার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যা কয় এরপর উপরে যাবো জিবিল করে সৌরি আর পারবো না বলে কেন আর পারবো না আমার এখানেই শেষ বলে কি বলো জিবিল এখানে শেষ মানে কয় এখান থেকে যদি এক কদম এক চুল পরিমাণ উপরে যায় জলে পুরে সার খার হয়ে যাবো নাউজুবিল্লা বলেন এই জন্য বলেন বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ <laughs> জনসংখ্যা বাড়ছে মানুষ মানুষ এই নাই কি নাই কই এতগুলো মানুষ মানুষ নাই মানে মানুষের মতো মানুষ নাই আল্লাহর কোরআন কোরআনের মানুষ সুরা ফাতেহা তো ওপেনিং সুরা ওটা বাদ দিলাম ওটা তো সূচনা ভূমিকা প্রথম সুরা কি বাখারা মানে কি গাবি পশু পশু না শেষ সুরা কি মাশাল্লাহ কি নাম মানব পশু দিয়ে শুরু মানুষ দিয়ে শেষ তার মানে